নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশ চার দু বাইশ সোমবার মহাদেবের কৃপায় চার রাশির জাতক ও জাতিকাদের প্রবণ পরিমাণে লটারি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোন সেই চার রাশির জাতক ও জাতিকা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তবে কিন্তু ঠিকঠাক মতো বুঝতে পারবেন না এবং আপনার টিকিটে প্রাপ্তিযোগও ঘটবে না সেই জন্য ভিডিওগুলি সম্পূর্ণরূপে শুনুন এবং আমি কি বোঝাতে চাইছি তা বোঝার চেষ্টা করুন সঠিক নিয়ম মেনে আপনার শুভ সংখ্যার টিকিট কাটুন সঠিক পদ্ধতিতে তবেই দেখবেন আপনার প্রাপ্তিযোগ ঘটতে বাধ্য কিভাবে টিকিট কাটবেন এবং আপনার শুভ সংখ্যা কত তার উপর আমি আগেই ভিডিও দিয়ে রেখেছি মেষ রাশি থেকে শুরু করে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার বাইশে লটারির শুভ সংখ্যা কত তা যদি জান তার উপর ভিডিও অনেক আগেই আমি দিয়ে দিয়েছি প্রয়োজনে সেই ভিডিওগুলি দেখুন এবং শুভ সংখ্যা পদ্ধতি জেনে নিন কিন্তু যারা নিজের রাশি জানেন না শুধু জন্মবার জানেন তাদের জন্যও একটি ভিডিও দেওয়া রয়েছে জন্মবার অনুযায়ী আপনার লটারির শুভ সংখ্যা জেনে নিন এবং কি পদ্ধতিতে টিকিট কাটবেন সেটিও জেনে নিন এবং সেই পদ্ধতি প্রয়োগ করুন আশা করা যেতেই পারে আপনার লটারিতে প্রাপ্তিযোগ ঘটবেই ঘটবে আর আমি প্রতিদিন যে শুভ সময়ের কথা আপনাদের জানাচ্ছি সেই শুভ সময়ে টিকিট কেটে দেখতে পারেন আশা করা যেতেই পারে আপনার লটারিতে ছোট প্রাপ্তিযোগ হোক বা বড় প্রাপ্তিযোগ হোক ঘটবেই ঘটবে দশই জানুয়ারি দু হাজার বাইশ সোমবার চার রাশির জাতক ও জাতিকাদের প্রবল পরিমাণে লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মনে রাখবেন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত এই দেড় ঘন্টা কোনো টিকিট কাটবেন না কারণ এই সময়টি হচ্ছে রাহু সময় এই সময় যদি টিকিট কাটেন তবে কিন্তু আপনার প্রাপ্তিযোগ ঘটবে না বরঞ্চ ধীরে ধীরে আপনার সমস্ত টাকা বেরিয়ে যাবে কাজেই প্রতিদিন আমি ভিডিওতে যে শুভ সময়ের কথা জানাচ্ছি সেই শুভ সময়ে একটি টিকিট কেটে দেখতে পারেন হয়ে যেতে পারেন আপনিও কোটিপতি তবে মনে রাখবেন আপনার যদি নাম চার রাশির মধ্যে আসে তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন আপনার হস্তরেখা এবং আপনার রাশিচক্রে লটারি প্রাপ্তির যোগ থাকা দরকার যদি যোগ থাকে তবে নিশ্চিতভাবে জানবেন লটারির মাধ্যমে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন কাজেই আপনি আগে নিজের হস্তরেখা এবং রাশিচক্র বিচার করান হস্তরেখায় এবং আপনার ব্যক্তিগত রাশিচক্রে রাহু ও শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে তা জেনে নিন কারণ লটারি প্রাপ্তির সবচেয়ে বড় কারক গ্রহ রাহু এবং দ্বিতীয় যেই গ্রহটিকে দেখতে হয় সেটি হচ্ছে শুক্র গ্রহ এই দুটি গ্রহ যদি সঠিক থাকে তবে নিশ্চিন্তে থাকুন আপনার প্রাপ্তিযোগ ঘটবেই ঘটবে তারপরে আপনাকে জানতে হবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনার প্রাপ্তিযোগ রয়েছে এবং আপনার শুভ সংখ্যা কত আপনার যদি লটারির ছোট পরিমাণ অর্থ প্রাপ্তিযোগ থাকে তবে রাহু এবং শুক্র গ্রহের প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সেটি কিন্তু বড় অঙ্কের প্রাপ্তিযোগ ঘটিয়ে দেওয়া সম্ভব কিন্তু আপনি হয়তো জানেন না আপনার রাশিচক্রে বা হস্তরেখায় লটারির যোগ নেই শুধুমাত্র রাশির নাম শুনছেন আর আপনি টিকিট কাটছেন তবে জানবেন আপনি কিন্তু অবশ্যই লটারি যোগের মাধ্যমে টাকা পাবেন না কাজেই কথাগুলি আগে ভালোভাবে বুঝুন জানুন তারপরে টিকিট কাটুন তবেই দেখবেন প্রাপ্তিযোগ ঘটছে দশই জানুয়ারি দু সোমবার লটারি কাটার শুভ মুহূর্ত যেটি পাওয়া যাচ্ছে তা হল দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টি যথেষ্ট শুভ তারপরে আবার শুভ সময় পাওয়া যাচ্ছে দুপুর তিনটে পনেরো থেকে বিকাল পাঁচটা এক মিনিট পর্যন্ত এই দুটি সময়ের মধ্যে আপনি টিকিট কাটুন দেখবেন আপনার প্রাপ্তিযোগ হবেই হবে চেষ্টা করুন বারোটা এক থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে টিকিট কাটা কারণ এই সময়টি রয়েছে অভিজিৎ মুহূর্ত আর অভিজিৎ মুহূর্তে যেই কাজ করা যাক না কেন সেই কাজে জয়ী হওয়ার সম্ভাবনা থেকেই যায় কাজেই এই সময়ে আপনি একটি টিকিট কেটে নিজের ভাগ্যকে যাচাই করে দেখে নিতে পারেন এবার আমি সেই চার রাশির জাতক ও জাতিকাদের নাম জানিয়ে রাখি যাদের লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দশই জানুয়ারি দু সোমবার প্রথম সৌভাগ্যশালী রাশি হল বৃষ রাশি দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি হল কর্কট রাশি তৃতীয় সৌভাগ্যশালী রাশি হল মকর রাশি এবং চতুর্থ সৌভাগ্যশালী রাশি হল কুম্ভ রাশি এই হচ্ছে চার রাশির ব্যক্তি যাদের দশই জানুয়ারি দু হাজার বাইশ সোমবার লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কাজেই এই চার রাশির ব্যক্তিদের আমি পরামর্শ দেব আপনি অবশ্যই সঠিক নিয়ম মেনে সঠিক সংখ্যার এবং সঠিক সময়ে টিকিট কাটুন হয়ে যেতে পারেন আপনিও কোটিপতি আর লটারি প্রাপ্তির জন্য যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র এবং হস্তরেখা বিচার করাতে চান তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং নাম্বারটি হলো eight nine one eight zero two double one five four প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ